হ্যালো ভিউর সবাই কেমন আছেন টেক মোবাইল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিউর্স আপনাদের জন্য আজকে নিলাম আমি একটা নতুন টিউটল টিউটলটা হলো মজার বিষয় মজার বিষয় না দেখলেও মিস করবেন তো টিউটলটা যাওয়ার আগেই আমার ফোনের ক্যাবাটাবাটায় দেখে নিন সব সেটিং মেটিং সব উল্টাপাল্টা নিচের তা উপরে উপরে তা চলে এসে নিচে দেখুন এখানে এখানে লক্ষ্য করে দেখুন দেন কোন দিকেটা কোন দিকে চলে গেছে তো এই টিউটরটা একটা মজা করার বিষয় মানে আপনার বন্ধু বান্ধবীকে ফোনে এইরকম সিস্টেম করে দিতে পারবেন তো এই টিউটোরিয়ালটা তার জন্য তো টিউটোরিয়ালটা যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বুঝবেনটা অবশ্যই ক্লিক করবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি সবার আগে পান তো আমি এখন দেখাবো দেন কীভাবে টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখানোর আগে আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু কীরকম উল্টাপাল্টা সো এখানে দেখতেছেন আমার অ্যাপস কোন কার অ্যাপস কোন দিকে গেছে আমি নিজেও বুঝতেছি না কোন দিকের অ্যাপস কোন দিকে গেছে দেখুন এই সাইডে কিন্তু আমার ইয়ে এসে গেছে তো এখানে আরও অপশন আছে আমার ফেসবুক এই দেখুন সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে আমার মেসেজ দেখুন দেখুন মেসেজ সিস্টেম দেখুন এদিকে মেসেজ এদিকে আছে মানে আপনি যা যা ইউজ করবেন ফেসবুক টেসবুক যা সব সব ইউজ করবেন দেখুন সব উল্টাপাল্টা হয়ে গেছে তো ভিওর্স এই টিউটোরিয়ালটা সেখানে এই টিউটোরিয়াল শিখতে চাই তাহলে প্রথমত আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিং অপশনে দেখুন আমার সেটিংটাও কিন্তু উল্টাপাল্টা আমি নিজেও অনেক কনফিউজ দিন টিউটোরিয়ালটা দেখানো আমার অনেক সমস্যা আমি তো বুঝতেছি তো এর জন্য আচ্ছা যাই হোক আগে সিস্টেমটা আমি অফ করে নিই অফ করে নিয়ে তারপরে আপনাদেরকে বোঝাই মানে আপনারও ভালো হয় আমারও ভালো হয় এখন সব ঠিক তো টিউটোরিয়ালটা যাওয়ার আগে প্রথমত আপনাকে দিতে হবে সেটিংয়ে সেটিং অপশনে গিয়ে অ্যাবাউট ডাইভস তারপরে সফটওয়্যার ইনফো সফটওয়্যার ইনফো যাওয়ার পর বিল্ডার নাম্বার এখানে আপনাকে সাতবার ক্লিক করতে হবে যেহেতু আমি সাতবার ক্লিক করেছি তাহলে একটা ডেভেলপমেন্ট অপশন আসবে ব্যাগে আসবেন আবার সেটিংয়ে যাবেন নিচের দিকে দেখবেন একবার লাস্টে ডেভেলপমেন্ট অপশন এতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসে লক্ষ্য করেন এই এটা ফোর্স আর্টিয়াল লায়োয়েড ভালো করে লক্ষ্য করেন ফোর্স আর্টিয়াল লায়োয়েড এটা আপনার অফ থাকে এটা অবশ্যই আপনি অন করে দেবেন অন করে দিয়ে দেখতে পাচ্ছেন আমার সব কিছু উল্টাপাল্টা তো ভিউর্স এটা কিন্তু একটা মজা করার মতো অ্যাপস এটা আপনার বন্ধুবান্ধবের যে কারো ফোনে করে দিয়ে বা আপনার বন্ধুবান্ধব যদি আপনি নিজের ফোনে করে রাখেন আপনার বন্ধু যদি দেখে সেও অবাক হয়ে যাবে দেখি এ কী তো এই টিউটোরিয়ালটা আপনি কখনও কোনো খারাপ কাজ ব্যবহার করবেন না এটাই আমার কাছে অনুরোধ আপনাদের কাছে তো ভিওর্স এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের সাথে জানাবেন টিউটোরিয়ালটা কেমন লাগলো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পান তো ভিওর্স ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়ালটা আপনার সঙ্গে আবার আসবো ভালো থাকবেন